নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আশা করি পরমেশ্বরের কৃপায় কুশলে আছেন গত চতুর্থ পর্বের প্রথম অংশের পর এবার এলাম নতুন ভিডিও নিয়ে পিনাকি ভট্টাচার্য নামক ভদ্রলোকের পিনাকি ভট্টাচার্য নামক একটি ইউটিউব চ্যানেলে মানবজাতির পরম ও মহাসংবিধান বেদ সম্পর্কে করা বিকৃত ও ভ্রান্তিপূর্ণ বক্তব্যকে ঘিরেই জবাবস্বরূপ মৎস্য অবতার এই ইউটিউব চ্যানেলে ধারাবাহিক পর্বের মাধ্যমে তা তুলে ধরার চেষ্টা করব ধারাবাহিক পর্বগুলির মধ্যে আজকের এই পর্বে থাকছে ঋগ্বেদের রচনাকাল সিন্ধু সভ্যতার শেষের দিকে নাকি তারও পূর্বে এই বিষয়ে চতুর্থ পর্বের শেষ অংশ তাই ভিডিওটি পুরোপুরি দেখতে দয়া করে আমার সাথে থাকুন এবং অবশ্যই আপনি যদি এই চ্যানেলের নতুন ভিউয়ার্স বা দর্শক হয়ে থাকেন তবে এখনই ভিডিওটির একটু নিচে ডান দিকে লাল বাটনে টাচ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন প্রতিবাদী আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনে চাপুন সেই সাথে লাইক শেয়ার ও কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো এবং আর কোন কোন ধরনের প্রতিবাদী ভিডিও আপনারা দেখতে চান তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কেননা আপনাদের একটি কমেন্টও আমাকে ভিডিও তৈরি করতে অনেকখানি অনুপ্রাণিত করে তাহলে আর দেরি নয় সো লেটস গো শুরু করা যাক আজকের ভিডিওটি অবতার আপনারা দেখছেন মৎস্য অবতার অসত্য প্রতারণা ও মিথ্যার বিরুদ্ধে একটি প্রতিবাদী চ্যানেল মৎস্য অবতার প্রিয় দর্শক বৃন্দ গত চতুর্থ পর্বের প্রথম অংশের পর এই ভিডিওতে আপনাদের সামনে এমন কয়েকজন বিখ্যাত ব্যক্তিদের অভিমত তুলে ধরব যারা এদের কাল নির্ণয় করাকে হাস্যকর বলে দাবি করেছেন তো প্রথমেই উল্লেখ করব নাম্বার এক এ বিষয়ে পাশ্চাত্যের আধুনিক বেদ বিশেষজ্ঞ পণ্ডিত ও গবেষক মক্স মুলার বা ম্যাক্স মুলার বলেছেন whether the Vedic hymns were composed in one thousand or fifteen hundred or two thousand or three thousand BC no power on earth will ever determine. অর্থাৎ বেদ মন্ত্রসমূহ খ্রিস্টপূর্ব এক হাজার অথবা এক হাজার পাঁচশো কিংবা দুই হাজার অথবা তিন হাজার বছরের কোন সময়ে রচিত হয়েছিল তা পার্থিব কোনো শক্তি কখনো নির্ণয় করতে পারবে না এ কথা কে বলছেন এ কথা বলছেন পাশ্চাত্যের আধুনিক বেদ বিশেষজ্ঞ পণ্ডিত গবেষক মক্ষ মুলার বা ম্যাক্স মুলার সুতরাং ম্যাক্স মুলারের ম্যাক্স মুলারের মত অনুসারেও বেদের কাল নির্ণয় একেবারে অসম্ভব নাম্বার দুই ঠিক একই কথা বলেছেন জার্মানির বেদ বিশেষজ্ঞ পণ্ডিত ভিন্টানিজ তার বিখ্যাত হিস্ট্রি অফ ইন্ডিয়ান লিটারেচার গ্রন্থে তিনি বলেছেন it is foolish to assign a define date for both the Samhita period and the Brahmana and period of the Veda অর্থাৎ বেদের সংহিতা খণ্ড ও ব্রাহ্মণ খণ্ডের জন্য একই কাল নির্ণয় করলে তা হবে মূর্খামির পরিচায়ক এবার আসা যাক বিভিন্ন তত্ত্বভিত্তিক তথ্যের ভিত্তিতে বেদের কাল নির্ণয় প্রসঙ্গে বেদের কাল এক একজন এক এক রকমভাবে নির্ণয়ের চেষ্টা করেছেন কেউ জাত জ্যোতিষ তত্ত্ব ধরে করেছেন কেউ ভাষা তত্ত্ব ধরে কেউ বা উদ্ভিদ তত্ত্ব ধরে আর কেউ ভূতত্ত্ব ধরে কেউ বা আবার এর অভ্যন্তর ভাগের কথা ধরে কাল নির্ণয়ের চেষ্টা করেছেন নাম্বার এক যেমন তাদেরই একজন হলেন ভারতীয় পণ্ডিত বাল গঙ্গাধর তিলক তিনি জ্যোতিষতত্ত্ব ধরে কাল নির্ণয়ের চেষ্টা করেছেন তিলক মশাই ব্রাহ্মণ আরণ্যক ও উপনিষদেরই কাল নির্ধারণ করেছেন দুই হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ থেকে এক হাজার চারশো খ্রিস্টপূর্ব তাহলে প্রিয় দর্শকবৃন্দ বুঝতেই পারছেন স্থূল বিচারেও তিলক মহাশয়ের তথ্য অনুসারেও পরম পবিত্র বেদের সময়কাল কমপক্ষে চার হাজার পাঁচশো একুশ হাজার বছরেরও বেশি সময় আগের নাম্বার দুই একই পদ্ধতিতে বিচার করে পণ্ডিত কামেশ্বর আয়ার বলেছেন ব্রাহ্মণ গ্রন্থ আদির রচনাকাল হতে পারে দুই হাজার তিনশো খ্রিস্টপূর্ব থেকে দুই হাজার খ্রিস্টপূর্ব নাম্বার তিন ভারতের সাবেক প্রেসিডেন্ট পণ্ডিত ও দার্শনিক ডক্টর রাধাকৃষ্ণন এর মতে প্রাচীন উপনিষদসমূহ এক হাজার চারশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যেই রচিত হয়েছিল নাম্বার চার জাপানের কাকাসু ও কাকুরা তার বিখ্যাত গ্রন্থ the ideals of the east গ্রন্থে তথ্য প্রমাণের সাহায্যে বিচার করে এই সিদ্ধান্তে এসেছেন যে বৈদিক যুগের সূচনাকাল হবে চার হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ এবং এর সমাপ্তিকাল সাতশো খ্রিস্টপূর্ব তার মতে তার মতে উপনিষদসমূহ রচিত হয়েছিল দুই হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে সাতশো খ্রিস্টপূর্বাব্দ নাম্বার পাঁচ শতপথ ব্রাহ্মণে একটি বচন আছে এত হ বই প্রাচই দিশ ন চেবন্তে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্র কখনো পূর্ব দিকে স্খলিত হয় না অর্থাৎ বসন্তকালীন বিষুব সংক্রান্তি কৃত্তিকা নক্ষত্রে সংগঠিত হয়েছিল নাম্বার ছয় ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী কেটকার তৈত্রীয় ব্রাহ্মণের একটি বচনের সূত্র ধরে গবেষণা করেছেন তৈত্র ব্রাহ্মণের তিন এক পাঁচ সূত্রে বলা হয়েছে তিস্য অর্থাৎ পুনর্বসু নক্ষত্রকে প্রায় আচ্ছাদন করার সময় গ্রহণে অর্থাৎ গ্রহণের সময় বৃহস্পতি গ্রহ আবিষ্কৃত হয়েছিল কেটকার এই মর্মে সিদ্ধান্তে এসেছিলেন যে এই ঘটনা ঘটেছিল চার হাজার ছয়শো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে সুতরাং জ্যোতির্বিজ্ঞানী কেটকারের সিদ্ধান্ত অনুসারেও বেদের সংহিতা ভাগের শুধুমাত্র রচনাকাল হবে চার হাজার ছয়শো পঞ্চাশ খ্রিস্টপূর্ব এরও পূর্বে অথচ পিনাকি ভট্টাচার্য বাবু বলছেন যে বেদ নাকি সিন্ধু সভ্যতার শেষে রচিত হয়েছিল আপনারা যদি গুগলে বা উইকিপিডিয়াতে সার্চ দেন তাহলে দেখতে পাবেন সিন্ধু সভ্যতার সময়কাল কত যেহেতু সিন্ধু সভ্যতার সময়কাল এরও বহু পূর্বে বেদ রচিত হয়েছিল অর্থাৎ চার হাজার ছয়শো পঞ্চাশ খ্রিস্টপূর্বেরও বহু পূর্বে এখনও আমি আপনাদের সামনে উপস্থাপন করিনি যে ঠিক কত বছর পূর্বে বেদ রচিত হয়েছিল এটা কি সিন্ধু সভ্যতার ঠিক শেষের দিকে নাকি তারও বহু পূর্বে তো প্রিয় দর্শক আপনারা আমার সাথে থাকুন ধৈর্য সহকারে আশা করি এই ভিডিওটির এই ধারাবাহিকতায় আপনারা কিছুক্ষণের মধ্যেই এই তথ্যটি পেয়ে যাবেন যে সিন্ধু সভ্যতার শেষের দিকে নয় বরং তার বহু পূর্বেই বেদ লিখিত আকারে রূপ দেওয়া হয়েছিল দি ঋগ্বেদিক ইন্ডিয়া গ্রন্থের প্রখ্যাত লেখক ও পরম পণ্ডিত শ্রী অবিনাশচন্দ্র দাস মহাশয় তার উক্ত গ্রন্থের পাঁচশো উনপঞ্চাশ নং পৃষ্ঠায় সিন্ধু সভ্যতার সময়কাল সম্পর্কে বলেছেন the Rigvedic civilization had its beginning in Sapta Sindhu about twenty five thousand years ago and was at it is probably in the seventh millennium BC তাহলে স্পষ্টভাবেই এখানে শ্রী অবিনাশচন্দ্র দাস তার দি ঋগ্বেদিক ইন্ডিয়া গ্রন্থের পাঁচশো উনপঞ্চাশ নং পৃষ্ঠায় স্পষ্টভাবেই বলে দিয়েছেন যে সিন্ধু সভ্যতার সময়কাল হচ্ছে পঁচিশ হাজার বছর আগের তো প্রিয় দর্শকবৃন্দ এবার চলুন আপনাদের আরও কিছু তথ্য জানিয়ে দিই নাম্বার আট এখানে আবারও লোকমান্য বালগঙ্গাধর তিলক মহাশয়ের বক্তব্য উল্লেখ করতে বাধ্য হচ্ছি তিলক মহাশয় ব্রাহ্মণ গ্রন্থের প্রমাণ সংগ্রহ করিয়া তাহার the Orion and Arctic home নামক দুটি পৃথক গ্রন্থেই দেখিয়েছেন যে যখন সূর্য মহাবিষুব সংক্রান্তিতে মৃগশিরা নক্ষত্র পুঞ্জের নিকট অবস্থিত আর্দা নক্ষত্রে অবস্থান করত সেই সময় ঋগ্বেদের অনেক সুক্তই প্রকট হয়েছিল ওই সময় ছিল মোটামুটিভাবে চার হাজার থেকে দুই হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত নাম্বার নয় এখানে আরও মজার বিষয় হচ্ছে জার্মান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জ্যাকবি এইচ জ্যাকবি পূর্বোক্ত তিলক মহোদয়ের সঙ্গে কোনো আলোচনা না করেই স্বতন্ত্রভাবে সংহিতা ও ব্রাহ্মণ জ্যোতিষ সংক্রান্ত তথ্যের গবেষণা করেছেন এবং আশ্চর্যরূপে দুজনেই অর্থাৎ তিলক ও জ্যাকবি একই সিদ্ধান্তে উপনীত হয়েছেন তারা উভয়ে বলেন যে সংহিতাকালে বসন্তকালীন বিষুব সংক্রান্তি অর্থাৎ ভার্নাল ইকুয়েনক্স মৃগশিরা অর্থাৎ ওরিয়ান নক্ষত্রে হয়েছিল এবং গণনা করলে তার কাল দ্বারায় চার হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে পাওয়া যায় নাম্বার দশ আরও একজন পাশ্চাত্য পণ্ডিত নাম ডন বুলার তিনি তিলক ও জ্যাকবির সিদ্ধান্ত পরীক্ষা করে দেখে তা সমর্থনও করেছেন তিনি তার বিখ্যাত গ্রন্থ ইন্ডিয়া অ্যান্টিকুয়ারি নামক গ্রন্থের দুশো আটচল্লিশ নং পৃষ্ঠায় বলেছেন অধ্যাপক জ্যাকবি ও তিলকের সিদ্ধান্ত আমি অবিশ্বাস্য বলে মনে করি না মৃগশিরা নক্ষত্রের যে প্রমাণ তারা দিয়েছেন আমি তা অতিশয় মূল্যবান মনে করি তো প্রিয় দর্শকবৃন্দ তাহলে বুঝতেই পারছেন যে খ্রিস্টপূর্ব চার হাজার পাঁচশো বৎসর ব্রাহ্মণ গ্রন্থেরই সময়কাল আর তার বহু পূর্বে বেদ সংহিতার মন্ত্রের প্রকাশ সে কথা স্পষ্টভাবেই প্রকাশিত হচ্ছে ব্রাহ্মণ হল বেদ সংহিতার মন্ত্র নিয়ে নানাবিধ বিচার ও ব্যাখ্যা আর মন্ত্র প্রাচীন যদি হয় তবেই তা বিচারযোগ্য হয় যেহেতু মন্ত্রভাগ বা সংহিতাভাগ বহু পূর্বেই রচিত হয়েছিল যদি ধরেও নেওয়া হয় তাহলেও সেই হিসাবের বিচারে ঋগ্বেদ কখনোই সিন্ধু সভ্যতার শেষের দিকে রচনা করা হয়নি নাম্বার এগারো এবার আপনাদের সামনে উপস্থাপিত হতে যাচ্ছে বেদের প্রাচীনত্ব বিষয়ে সবচাইতে নির্ভরযোগ্য ও বিখ্যাত ও সবচাইতে বড় তাজা প্রমাণ হাতে গরম প্রমাণ আর সেটি হচ্ছে ঋগ্বেদিক ইন্ডিয়া গ্রন্থের প্রখ্যাত লেখক ও পরম পণ্ডিত শ্রী অবিনাশচন্দ্র দাস মহাশয় তার উক্ত গ্রন্থের দ্বিতীয় সংস্করণে পৃষ্ঠা সংখ্যা আট এ ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী আর বিভি কেটকার মহোদয়ের নিম্নোক্ত সিদ্ধান্তটি বিচারপূর্বক সমর্থন করেছেন আর সেই সিদ্ধান্তটি হচ্ছে সবচাইতে বড় প্রমাণ চলুন তাহলে আমরা জেনে নিই সেই চরম সিদ্ধান্তটি সিদ্ধান্তটি উপস্থাপনের পূর্বে প্রিয় দর্শকবৃন্দ আপনাদের জানিয়ে রাখি যে ঋগ্বেদে অনেক নদীর নাম পাওয়া যায় তার মধ্যে সরস্বতী নদীর নাম বহু জায়গায় আছে সরস্বতীকে নদীর মধ্যে শ্রেষ্ঠ দেবীর মধ্যে শ্রেষ্ঠ এবং জননীগণের মধ্যেও শ্রেষ্ঠ বলা হয়েছে মন্ত্রটি হচ্ছে ঋগ্বেদের দ্বিতীয় মণ্ডলের একচল্লিশ নং সূক্তের ষোলো নং মন্ত্র এখানে বলা হচ্ছে অম্বিতমে নদীতমে দেবীতমে সরস্বতী অর্থাৎ হে সরস্বতী তোমার মতো মা নাই তোমার মতো নদী নাই তোমার মতো দেবী নাই তো প্রিয় দর্শকবৃন্দ আপনারা ঋগ্বেদে নদী জননী ও দেবী হিসেবে সরস্বতীর উচ্চ প্রশংসা শুনলেন এবার জেনে নেওয়া যাক ঋগবেদিক ইন্ডিয়া গ্রন্থের প্রখ্যাত লেখক ও পরম পণ্ডিত শ্রী অবিনাশচন্দ্র দাস কর্তৃক বিচারপূর্বক সমর্থিত ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী কেটকার অর্থাৎ বিভি কেটকার মহোদয়ের নিম্নত্ব সিদ্ধান্তটি ঋগ্বেদের একটি মন্ত্রে সরস্বতী নদীর পর্বত থেকে উৎপত্তি এবং সমুদ্রে পতিত হওয়ার কথা স্পষ্টভাবে বলা হয়েছে মন্ত্রটি ঋগ্বেদ সপ্তম মণ্ডল পঁচানব্বই নং সুক্ত দুই নং মন্ত্রে উল্লেখ করা আছে মন্ত্রটি হচ্ছে একা চেতৎ সরস্বতী নদীনাং সুচির জ্যোতি গিরিভ্য আসমুদ্রাত অর্থাৎ নদী সকলের মধ্যে একমাত্র সরস্বতী এটা জানেন সরস্বতী অর্থাৎ পূর্ণতোয়া নদী যে নদী গিরি থেকে সমুদ্র পর্যন্ত বহে গেছে বর্তমানে সরস্বতী নদী রাজস্থানের বিকানি অঞ্চলের মরুভূমিতে বিলুপ্ত হয়েছে কেউ কেউ বলেন এই সরস্বতী নদী বিলুপ্ত হয়ে গেছে পাঞ্জাবের পাতিয়াল রাজ্যের কোথাও তাহলে প্রিয় দর্শকবৃন্দ কোন প্রাচীন যুগে সরস্বতী সমুদ্র পর্যন্ত ছিল বহমান তা মহারাষ্ট্রীয় পণ্ডিত ও জ্যোতির্বিজ্ঞানী কেটকার বিভি কেটকার মহোদয় গবেষণা করেছেন তিনি পুরাতত্ত্বের বিভিন্ন দিক আলোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে সাত হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে সরস্বতী মরুভূমিতে বিলুপ্ত হয়েছে সুতরাং ঋগ্বেদ সপ্তমণ্ডলের উক্ত মন্ত্রের বিদ্যমানতা খ্রিস্টপূর্ব সাড়ে সাত হাজার বৎসরেরও বহু পূর্বেই ছিল বিশিষ্ট ঋষির নিকট মন্ত্র কখন মূর্ত হয়েছিল তা আমরা কেউই জানি না তাই আমাদের মানতেই হবে যে যেখানে সরস্বতী নদী মরুভূমিতেই বিলুপ্ত হয়েছে আজ থেকে প্রায় মাত্র নয় হাজার পাঁচশো একুশ বছর পূর্বে তাহলে অবশ্যই মন্ত্রটি যখন ঋষি বৈশিষ্ট্যের নিকট দর্শন হয় তখনকার সময় যে নয় হাজার পাঁচশো একুশ বছরের বহু বহু পূর্বে তা বলাই বাহুল্য সুতরাং স্থূল দৃষ্টিতে বিচার করলেও নয় হাজার পাঁচশো একুশ বছরেরও বহু পূর্বেই যে বেদ ছিল এটা এখন প্রমাণিত চরম সত্য অতএব পিনাকি ডমরু প্রভৃতি নামধারী ব্যক্তিদের করা উক্ত বক্তব্য ঋগ্বেদ লেখা হয়েছিল সিন্ধু সভ্যতার শেষ দিকে মন্তব্যটি ভুল প্রমাণিত হলো সেই সাথে পিনাকি বাবুর বিভ্রান্তি নিরসন করে তার বুদ্ধিরও অসারতা প্রমাণ করা হলো এই ছিল আজকের পর্বে তো আগামী পর্বের ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর আপনারা যারা নতুন দর্শক ভিডিওটি দেখছেন তাদের কাছে দয়া করে চ্যানেলটি লাল সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর অবশ্যই নতুন নতুন সব টাটকা ভিডিও পেতে সাবস্ক্রাইব বাটনের পাশেই দেখুন একটা বেল আইকন আছে এই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন সেই সাথে লাইক কমেন্ট ও শেয়ার তো করতেই হবে কারণ আপনারা কি রকম ধরনের প্রতিবাদী ভিডিও চান তা আমাদের কমেন্ট করে না জানালে আমরা ভিডিও কিভাবে বানাবো তাই আপনাদের একটি কমেন্টও আমাদের ভিডিও তৈরিতে অনেকখানি অনুপ্রাণিত করে সো টেক কেয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই পরমেশ্বর কৃপা করলে আবারও দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকবেন ওং শান্তি ওং শান্তি ওং শান্তি ধন্যবাদ সবাইকে নমস্কার